হ্যালো সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা একটা খুবই খুবই ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলতে চলেছি আপনারা যারা ক্রিপ্টো নিয়ে একটু ঘাটাঘাটি করেছেন তারা বাইন্যান্সের নাম শোনেননি আশা করছি এমন কেউ নেই আপনি যদি বাইন্যান্সের নাম এখনও না শুনে থাকেন তাহলে কমেন্টে জানাতে পারেন বাইন্যান্স নিয়ে আজকে কথা বলবো বাইন্যান্স অনেক বড় একটা পুরস্কার নিয়ে আসতে চলেছে তাদের ব্যবহারকারীদের জন্যে অর্থাৎ তাদের সাইটে তাদের এক্সচেঞ্জে যারা অলরেডি অ্যাকাউন্ট করেছে তাদের জন্যে খুবই খুবই একটা ইন্টারেস্টিং রিওয়ার্ড সিস্টেম তারা নিয়ে এসেছে এই রিওয়ার্ড সিস্টেমে দুইটা প্রফিট একটা হচ্ছে এখান থেকে আপনি ক্রিপ্টো পেতে পারেন দুই ধরনের ক্রিপ্টো তারা এখান থেকে দিবে একটা হচ্ছে শিবাইনু আর একটা হচ্ছে বিইউএসডি অর্থাৎ বাইন্যান্সের যে নিজস্ব কয়েন আছে বিইউএসডি এটা এই দুইটার যে কোনো একটা আপনি পেতে পারেন তবে তার জন্য আপনাকে এখান থেকে শিখতে হবে তারা এই প্রোগ্রামটার নাম দিয়েছে লার্ন অ্যান্ড আর্ন এই শেখার মাধ্যমে কোর্স করার মাধ্যমে এখানে তারা কিছু কোর্স রেখেছে এই কোর্স করার মাধ্যমে আপনি এখান থেকে এই দুইটা কয়েন ফ্রিতে পেতে পারেন তারা এটা ফ্রিতে দিচ্ছে তাদের পঞ্চম অ্যানিভার্সারির উপলক্ষে সো আপনি যদি রিওয়ার্ডটা পেতে চান তাহলে আপনাকে এখান থেকে শিখতে হবে আপনার দুইটা প্রফিট হবে একটা হচ্ছে আপনি শিখতে পারবেন ব্লক চেইন সম্পর্কে ক্রিপ্টো সম্পর্কে এবং শেখার সাথে সাথে আপনি এখান থেকে রিওয়ার্ড অর্জন করতে পারবেন তো আমরা আজকে দেখব কিভাবে আপনি যে রিওয়ার্ডটা আছে এটা পেতে পারেন এবং কিভাবে কোথায় গিয়ে আপনি এই কোর্সে অংশগ্রহণ করবেন তার জন্য আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিও স্কিপ করলে অনেক কিছু বাদ পড়ে যায় এর আগে আমি আমার অনেক ভিডিওতে দেখেছি আমি ভিডিওতে একটা কথা বলে গিয়েছি সেটা আবার কেউ কেউ প্রশ্ন করেছে সো ধরেই নেওয়া যায় তারা ভিডিওটা মন দিয়ে দেখেনি আপনাদের কাছে বিশেষ অনুরোধ বাইন্যান্সের মতো একটা প্রতিষ্ঠান রিওয়ার্ড লঞ্চ করতে যাচ্ছে রিওয়ার্ড দেবে বলে ঘোষণা দিয়েছে এটা নিশ্চিত দেবে সবাই পাবেন এখানে যারা ইউজার তবে তার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে আমি দেখিয়ে দেবো পার্ট টু পার্ট কী কী কাজ আপনাকে করতে হবে একটু মন দিয়ে দেখলে আশা করছি যে আপনি ওই রিওয়ার্ডের অংশ হতে পারবেন এখানে কোনো লাকি ইউজারের দরকার নেই যে আপনি লাকি না হলে পাবেন না বা লাকি হলে পাবেন এই ধরনের কোনো ব্যাপার কিন্তু নেই প্রত্যেক ইউজার কিন্তু এখান থেকে এই রিওয়ার্ডটা পাবেন সো ভিডিওটা মন দিয়ে প্রথম থেকে দেখুন আশা করছি আপনার কোনো রকম কোনো সমস্যা থাকবে না ওয়েলকাম ব্যাক দেখতে পাচ্ছেন বাইন্যান্সের রিওয়ার্ড সংক্রান্ত যে নোটিশটা সেই নোটিশটা আমি স্ক্রিনে ওপেন করে রেখেছি এই নোটিশটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিতে চেষ্টা করব যাতে আপনাদের এই রিওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করতে কোনো রকম কোনো সমস্যা না হয় তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন কারণ এই ধরনের ভিডিওই আমরা প্রতিনিয়ত নিয়ে আসি আমাদের এখানে খুব বেশি ফেক ভিডিও বা খুব বেশি অনেক বড় বড় আয়ের ভিডিও আপনি পাবেন না এই ধরনের রিসার্চেবল ভিডিওই আপনি আমাদের চ্যানেলে পাবেন তাই যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন অনেক দর্শক বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছেন শিরোনামে লেখা আছে Binance fifth anniversary special receive free crypto by completing course and quizzes with learn and earn দু সালে সাত মাস ছয় তারিখ অর্থাৎ আজকে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি সেই সময় সেই তারিখের আজকে থেকে এটা শুরু হবে বাইনান্সের ফিফথ অ্যানিভার্সারি উপলক্ষে শিখে এখান থেকে আয় করা যাবে এখানে বলেছে ফলো বাইন্যান্সিয়ান্স আমরা যারা বাইন্যান্সিয়ান্স আছি আমাদের জন্য তারা বলেছে to celebrate Binance fifth anniversary Binance will soon launch the next round of Binance learn and earn বলেছে বাইন্যান্সের পঞ্চম অ্যানিভার্সারি উপলক্ষে বাইন্যান্স খুব তাড়াতাড়ি বাইন্যান্স লার্ন অ্যান্ড আর্ন নামক একটা রিওয়ার্ড প্রোগ্রাম চালু করতে যাচ্ছে where users can gain knowledge to on blockchain and earn crypto by completing course and quizzes বলেছে যে যেখানে তাদের ব্যবহারকারীরা অর্থাৎ বাইন্যান্সের ব্যবহারকারীরা ক্রিপ্টো ইনকাম করতে পারবে বিভিন্ন ক্রিপ্টো সংক্রান্ত এবং ব্লক চেইন সংক্রান্ত কোর্স করার মাধ্যমে এবার নিচে বলেছে এগুলো একটু মন দিয়ে শুনবেন এখানে আপনার অনেক প্রশ্নের উত্তর আছে all KYC verified users can begin to read the articles and watch the videos any time from now বলেছে এখন থেকে সকল কেওয়াইসি ভেরিফাইড যারা মেম্বার যারা রয়েছে অর্থাৎ আপনি শুধু রেজিস্টার করলে হবে না আপনাকে কেওয়াইসি ভেরিফাই করতে হবে প্রোগ্রামে এলিজিবল হওয়ার জন্যে তারা এখন থেকেই এই কোর্সগুলো এই আর্টিকেলগুলো পড়ার এবং দেখার সুযোগ পাবে অ্যান্ড কমপ্লিট কুইজেস এবং কুইজ কমপ্লিট করারও সুযোগ পাবে from two thousand twenty two seven zero six অর্থাৎ আজকের যে তারিখ ছয় সাত দু হাজার বাইশ এই এই তারিখে সকাল সাতটা থেকে এই প্রোগ্রাম প্রোগ্রামটা শুরু হবে will token supplies last eligible users will stand to chance to receive predetermined amount of BUSD and ship from different courses ভিন্ন ভিন্ন কোর্স থেকে এখানে অংশগ্রহণকারীরা বিইউএসডি এবং শিপ পাবে depending on the course or quiz they complete এটা নির্ভর করবে তারা কোন কোর্সটা কমপ্লিট করেছে এবং কোন কুইজটা কমপ্লিট করেছে do note that each course can only be completed once বলেছে যে এটা একটু খেয়াল করুন যে প্রত্যেকটা কোর্স একবার কমপ্লিট করা যাবে and every user qualifies from a maximum of one reward per completed course বলেছে একজন ইউজার একটা কোর্স থেকে একবারই রিওয়ার্ড পাবে stay tuned for new projects and opportunities to earn more crypto বলেছে এই সুযোগটা নিন আরও ক্রিপ্টো অর্জন করার জন্য তো এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে আমাদেরকে কি করতে হবে সেটাও বাইন্যান্স এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে how to get started with Binance learn and earn and terms and conditions বলেছে কিভাবে আপনারা অংশগ্রহণ করবেন এবং এখানে অংশগ্রহণ করতে শর্তগুলো কি কি আমরা শুধু কিভাবে অংশগ্রহণ করব সেটা এই ভিডিওতে দেখব বলেছে how to participate in the learn and earn programme log in to your Binance account আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করুন and visit the learn and earn landing page on Binance academy Binance একাডেমিতে যে লার্ন অ্যান্ড আর্ন পেজটা রয়েছে সেটাতে ঢুকতে বলেছে you will see a list of the available course আপনি সেখানে অ্যাভেলেবেল যে কোর্সগুলো আছে সেগুলো লিস্ট দেখতে পাবেন ঠিক যেরকমটা ছবিতে দেখতে পাচ্ছেন and the amount of crypto reward you can earn after completing the course বলেছে এই কোর্সটা সম্পন্ন করার পরে আপনি এখান থেকে ক্রিপ্টো পাবেন এবং এটা আমি বলে দিচ্ছি এখানে নিচে লেখা আছে আপনারা একটু পড়ে নেবেন আতে আপনি কোর্সটা কমপ্লিট করার আটচল্লিশ ঘন্টার মধ্যে এই রিওয়ার্ডটা আপনার ব্যালেন্সে চলে আসবে এটা কুপন আকারে চলে আসবে এটাকে আপনার ক্লেম করে নিতে হবে তো আর এখানে সময় নষ্ট না করে আমরা একটু বাইন্যান্সের অ্যাপে গিয়ে দেখে আসব বা বাইন্যান্সের সাইটে গিয়ে দেখে আসব কিভাবে আমরা এই রিওয়ার্ড প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে পারি আমি চলে আসলাম আমার বাইন্যান্সের অ্যাকাউন্টে ধরে নিচ্ছি যে আপনারও বাইন্যান্সে অলরেডি রেজিস্ট্রেশন করা আছে এবং আইসি ভেরিফিকেশন করা আছে তারপরেও যদি দর্শক বন্ধুদের মধ্যে কারো কারো করা না থাকে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে বাইন্যান্সে রেজিস্ট্রেশনটা করে নেবেন নিজ দায়িত্বে এবং আইসিটা করে নেবেন কেওয়াইসি করতে একটু সমস্যা হতে পারে নতুনদের জন্য আমি খুব শর্টে একটু দেখিয়ে দিচ্ছি কেওয়াইসি করার জন্য আপনি যদি অ্যাপ ইউজার হন আপনি অ্যাপে ঢুকেই রেজিস্ট্রেশন করার পরে অ্যাপে ঢুকেই ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখানে উপরের দিকে এই যে বাইন্যান্সের যে লোগোটা আছে এই লোগোটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার নামের পাশে এখানে এই যে ভেরিফাইড আমার লেখা আছে আমার আইডিটা ভেরিফাইড অলরেডি কেওয়াইসি ভেরিফাইড এখানে আপনার ভেরিফাই অপশনটা দেখাবে এখানে ক্লিক করে আপনি আপনার আইডি কার্ড অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দুই পিঠের ছবি সাবমিট করার জায়গা পাবেন দেন আপনার নিজের ছবি তোলা করার জায়গা পাবেন সেগুলো ঠিকঠাক মতো পড়ে নিয়ে এখান থেকে কেওয়াইসিটা সাবমিট করার কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে কিছু সময়ের মধ্যে কেওয়াইসি আপনার কমপ্লিট হয়ে যাবে দেন আপনি এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবেন আর্ন অ্যান্ড লার্ন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্যে বাইন্যান্স অ্যাপসে অথবা বাইন্যান্স ওয়েবসাইটে লগ করার পরে আমরা এখানে আমি এটা মোবাইল দিয়ে দেখাচ্ছি সো আমি অ্যাপস দিয়ে দেখাবো এখানে মোর একটা অপশন পাবেন একেবারে হোম স্ক্রিনেই মোর অপশনটা পাবেন মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পরে এই মাঝের দিকে এখানে বেশ কয়েকটা অপশন পাবেন এখানে একটু স্ক্রল করে এই পাশের দিকে গেলে আপনি এখানে পেয়ে যাবেন ইনফরমেশন ইনফরমেশনে ক্লিক করার পরে ইনফরমেশনের মধ্যে এখানে বাইন্যান্স একাডেমি নামক অপশনটা পেয়ে যাবেন বাইন্যান্স একাডেমিতে ক্লিক করবেন বাইন্যান্স একাডেমিতে ক্লিক করার পরে একটু এখানে অপেক্ষা করতে হবে এখানে দেখবেন এই পেজটা পুরোপুরি লোডিং হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন একটা মেসেজ তারা দিয়ে দিয়েছে discover project and earn free crypto with Binance learn and earn পাশে একটা বাটন দেওয়া আছে এটাতে লেখা আছে আর্ন নাও আমরা জাস্ট এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা নিচের দিকে কোর্সগুলো পেয়ে যাব এখানে দেখুন স্টার্ট কোর্স দুইটা কোর্স এখানে দেওয়া আছে তো এইখানে আমরা প্রথম কোর্সটাতে ক্লিক করব প্রথম কোর্সটাতে আমরা স্টার্ট কোর্স এই বাটনে ক্লিক করবো এই বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান বিএনবি রিওয়ার্ড পোল এই কোর্সটাতে আমরা এখন এন্ট্রি নিব আমি শুধু প্রাথমিক অবস্থাটা দেখিয়ে দেবো কীভাবে এন্ট্রি নেবেন কারণ পুরো কোর্স করে দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা পরবর্তীতে আস্তে আস্তে নিজেরা দেখে নেবেন তো এইভাবে কোর্সে ঢোকার পরে এখানে বলছি এখানে রুল টুলগুলো লেখা আছে আর্টিকেলটা লেখা আছে এখানে জাস্ট ক্লিক করে আপনি ভিডিওটা দেখা শুরু করতে পারেন ভিডিওটা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে মানে আপনার কোর্স কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এখানে আপনি পজ করে দেখতে পারেন সময় নিয়ে একটু পজ করলেন বা পরে আবার করলেন কিন্তু এখান থেকে বের হয়ে গেলে আবার আপনি নতুন করে জয়েন করতে হবে সো এইভাবে হচ্ছে এই কোর্সটাতে জয়েন করুন এখান থেকে আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন ট্রেডিং সম্পর্কে চেন সম্পর্কে এবং সেই সাথে সাথে যদি আপনি শেখেনি তাহলে আপনি কুইজে ভালো উত্তর দিতে পারবেন এবং উত্তর দিতে পারলে আপনি এখান থেকে ভালো একটা আর্নিংস কিন্তু পেয়ে যাবেন এটা নিশ্চিত সো ভিডিওটা ভালো মতো দেখে ভালো করে কোর্সে অংশগ্রহণ করুন সবার সফলতা কামনা করে আজকের ভিডিও পর্যন্ত শেষ শেষ করছি কথা হবে নেক্সট ভিডিওতে